করেছিলাম তার পরিবর্তে লাভবাহিক বিডির পরিচালক আমাদের ভিডিওর জবাব দেওয়ার চেষ্টা করেছে বৃথা চেষ্টা এবং ওনারা ভাবছে যে বেরাদা রাহুলের ছবি দিয়ে সামনে দিয়ে কোনো জবাব দিলেই মানে বেরাদা রাহুল হোসেনের ভিডিওর জবাব দেওয়া হয়ে গেল এটা সম্পূর্ণ অজ্ঞতা জি না যারা আমার ভিডিওটা দেখেছেন এবং যারা তাদের ভিডিওটা দেখেছেন আসমান এবং জমিন যে পার্থক্য আছে এবং তাদের যে তাহাকিক যে অজ্ঞতায় পরিপূর্ণ এটা আপনারা দেখেছেন এবং সামনে ইনশাল্লাহ এখন আপনাদের আরো দেখাবো যাই হোক তিনি আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছেন এবং আপনাদের সর্বপ্রথম বলে রাখি যে লাভবেক বিডির পরিচালক যেই হোক না কেন তিনি একজন কাজ্জাব তিনি একজন মিথ্যুক একদম ধোকাবাজ প্রতারক এর মধ্যে বিন্দু পূর্ণের সন্দেহ নেই আপনাদেরকে ভিডিও সহ আপনাদেরকে প্রমাণ দেব যে একটা মানুষের নামে মিথ্যাচার করে তাকে ধরিয়ে দেওয়ার পরে সে রুজু করে না আর সকলের কাছে প্রকাশ হয়ে যাবে আসেন প্রথমত আমরা বলি যে টাকা দিয়ে ফিতরা প্রসঙ্গে আলোচনা করেছিলাম তার জব দিয়েছিল আমরা সেই ভিডিওটির প্রথমত লাভবেক বিডি যেটা চালিয়েছিল বা তৈরি করে এসছে এবং আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে এসেছে আমরা সেটা জব দেব প্রথমে তার আমরা ভিডিওটা শুনে নিই আসেন তার ভিডিও আমরা দেখানোর চেষ্টা করি যে তিনি কেমন আলোচনা করেছেন যে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত স্ক্রিনে আমরা নিয়ে এসেছি লাভ বেগ বিডির যে ভিডিও আমরা চালাচ্ছি আপনারা শ্রবণ করুন আজকে আমরা রাহুল ভাইয়ের একটি জাদু নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ এবং তার জাদুগুলোকে আমরা কয়েক পর্বে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ আমরা টাকা দিয়ে ফিতরা আদায়ের বিষয়ে আবু ইসহাক থেকে একটি বর্ণনা পেশ করেছিলাম বর্ণনাটি হলো عن زهير قال سمعت أبا إسحاق يقول أدركتهم وهم يعطون في صدقة رمضان الدراهم بقيمة الطعام জুহাইর থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ইসহাককে বলতে শুনেছি তিনি বলেন আমি সাহাবাই কেরামদেরকে পেয়েছি তারা রমজানের সদকে ফিতির খাদ্যের মূল্য দ্বারা পরিশোধ করতেন এবার আসুন আমরা উল্লেখিত বর্ণনাটি সম্পর্কে রাহুল ভাইয়ের জাদুটা শুনি আবু ইসলাম সাবেহি প্রথম অভিযোগ হচ্ছে তিনি একজন মুদাল ইসলামী যে কোনো আসমান মুদাল ইসলামের গ্রন্থ দেখেন তিনি একজন মুদাল ইসলামী এর মধ্যে সন্দেহ নেই দুই নম্বর বিষয় যে আবু ইসলাম সাবি রহমাহুল্লাহ তার শেষ জীবনে তার শেষ জীবনে তার স্মৃতি তথা তার মস্তিষ্ক বিকৃত হয়েছিল এই অভিযোগ বিজয় শাস্ত্রের মজুদ আছে তো আমাদের তাহাকিক করে আমরা যেটা দেখলাম যে জুয়াইদিন মহাবিয়া আমরা সবাই জানি বুখারি মুসলিম হলো সই হাদিসের কিতাব এবং আশা করি এটা আমার রাহুল ভাই সহ আহলে হাদিস ভাইরাও খুব ভালো করেই জানেন আসুন আমরা দেখি জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস বুখারি মুসলিমে আমরা পাই না কি এই যে দেখুন বুখারির একশো ছাপ্পান্ন নম্বর হাদিসের সনদ হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক এই যে দেখুন বুখারির আরেকটি হাদিস হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক এই যে দেখুন বুখারির আরেকটি হাদিস আন জুহাইরিন আন আবি ইসহাক এই যে দেখুন বুখারীর আরেকটি হাদিস হাদ্দাতানা জুহাইর আন আবি ইসহাক বুখারীতে জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস আরো আছে আমরা মাত্র চারটা হাদিস আপনাদেরকে দেখালাম এবার আসুন আমরা দেখি এই সনদের হাদিস সহি মুসলিমে আমরা পাই কিনা এই যে দেখুন মুসলিমের বারোশো চুয়ান্ন নম্বর হাদিসের সনদ আখবরানা জুহাইরুন আন আবি ইসহাক সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা বুখারি ও মুসলিম থেকে আপনাদের পাঁচটি হাদিস দেখালাম জুহাইর আন আবি ইসহাক এই সনদের এবার আপনারা একটু চিন্তা করুন সবাই জানে বুখারি মুসলিম হলো সই হাদিসের কিতাব অথচ আমার বাংলার চুটি মুস্তাহিদ রাহুল ভাই তার জাদুতে বললেন জুহাইর আবু ইসহাক থেকে তার ইখতলাতের পর শুনেছেন সুতরাং হাদিসটি জয়ীফ অথচ জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস আমরা খুব বুখারি মুসলিমে পাচ্ছি এবার আপনারাই বলুন বুখারি মুসলিম কিভাবে সই হাদিসের কিতাব হতে পারে বাংলা চুটি মুস্তাহিদ রাহুল ভাইয়ের দাবি অনুযায়ী এই পাঁচটি হাদিস তো জয়ীফ বা দুর্বল হওয়ার কথা এবার আসুন আমরা খুঁজি বাকি চার কিতাবে এই সনদের হাদিস পাই নাকি এই যে দেখুন তিরমিজির একটি হাদিস হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক মজার একটা বিষয় হলো শেখ আলবানি উল্লেখিত হাদিসটিকে সহি তিরমিজিতে উল্লেখ করেন এবং দেখেন নিচে লেখা সহি আচ্ছা ভাই এটা কিভাবে সম্ভব রাহুল ভাই বলছে এই সনদের হাদিস অথচ শেখ আলবানি বলছেন সহি বিষয়টা আসলেই চিন্তার এবার আসুন আমরা আবু দাউদি খুঁজি এই যে দেখুন আবু দাউদি এই সনদে একটি হাদিস আন জুহাইরিন আন আবি ইসহাক দেখুন উপরে লেখা সহি হাদিস এবার আসুন আমরা নাসাইতে খুঁজি এই যে দেখুন এই সনদে নাসাইতে একটি হাদিস হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক এবং দেখুন উপরে লেখা সহি হাদিস এই যে দেখুন নাসাইতে আরেকটি হাদিস হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক এবং দেখুন উপরে লেখা সহি এবার আসুন আমরা দেখি ইবনে মাজার কি খবর এই যে দেখুন এই সনদে ইবনে মাজাতে একটি হাদিস হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক এবং দেখুন উপরে লেখা সহি হাদিস সম্মানিত শ্রোতা মণ্ডলী আন আবি ইসহাক এই সনদের হাদিস ছয় কিতাবে অনেক আছে আমরা আপনাদের মাত্র দশটা দেখালাম পাঁচটা বুখারি মুসলিম থেকে আর বাকি পাঁচটি বাকি চার কিতাব থেকে সবগুলো হাদিসে সহি এমনকি আলবানিও জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিসকে সহি বলছেন এবার আমি আমার আহলে হাদিস ভাইদের বলবো ভাই আপনারা হাদিসগুলো নিয়ে জাদুঘর ব্রাদার রাহুলের নিকট যান এবং বলেন ভাই আপনিও আরবি পারেন না আমরাও পারি না আপনি যা বলেন আমরা অন্ধের মতো তাই বিশ্বাস করি আপনি খুব সুন্দর করে আমাদের বুঝালেন জুহাইর আবু ইসহাক থেকে তার ইখতলাতের পর শুনেছে সুতরাং হাদিসটা জয়ফ অথচ জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস আমরা বুখারি মুসলিম সহ বাকি চার কিতাবেও পাচ্ছি এবং সবগুলো হাদিসের মান সহি ভাই এটা কিভাবে সম্ভব এরপর বলেন ভাই আমরা বুঝতে পারছি না আমাদের এই দুর্বলতার সুযোগে আমাদের সাথে জালিয়াতি বা বাটপারিটা করছে কে আপনি না ইমাম বুখারি ইমাম মুসলিম না শেখ আলবানি কারণ আপনার কথা এবং তাদের কাজে তো আমরা মিল পাচ্ছি না আসলে আহলে হাদিসদের বড় পর্যায়ের একজন ব্যক্তি শেখ সাইফুল মাদানি সত্যি বলেছেন রাহুল জাদু সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপাতত তার আমরা অভিযোগটা এখানে আপনাদের কাছে শ্রবণ করালাম এবং শ্রবণ করানোর পরে আপনাদেরকে বেশ কিছু বিষয় এখন শেয়ার করব তারপর আমি ইনশাল্লাহ ভিডিও আবারও চালাবো মূলত আমি যে আবি ইসাহাক সাহাবি রাইমাহুল্লার প্রতি যে আপত্তি করেছিলাম যে তিনি শেষ জীবনে তার স্মৃতি বিভ্রহ ঘটেছিল মস্তিষ্ক বিকৃত ঘটেছিল এর জন্য আবি ইসাক সাহাবির হাদিস গ্রহণযোগ্য নয় যেটা মুসানাফ ইবনা আবি সাহেবা দশ হাজার তিনশো একাত্তর এসেছে মানে বিশেষ করে ফিতরাতে টাকা দেওয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তো যাই হোক তাদের আলোচনা শুনেছেন এবং এতই হাস্যকর একটা বিষয় উপস্থাপন করেছে যারা মানে উলমুল হাদিস প্রসঙ্গে একটু জানে তারা এটা ধরে ফেলবে কিন্তু অসংখ্য তার ভক্ত বিনন্দু আছে হুবহু এই ভিডিওকে নিয়ে তারা ভিডিও আরো চার পাঁচটা বানিয়ে বড় বড় পন্ডিতি দেখাচ্ছে যে ব্রাদা রাহুল জাদু দেখাচ্ছে আচ্ছা জাদুকে আমি দেখাচ্ছি না তারা দেখাচ্ছে আপনারা একটু পরে বুঝতে পারবেন প্রথম কথা দেখুন যে আমার দাবি কি এটা প্রথমতে দেখেন প্রথম দাবি হচ্ছে জহির বিন মবিয়ার রহিমাহুল্লাহ তিনি শেখা কোনো সন্দেহ নেই দুই নম্বর জাহির বিন সরি আবিসাক সাবি শেখা কোনো সন্দেহ নেই দুই নম্বর আবিসাক সাবি রহিমাহুল্লাহ তার শেষ জীবনে তার স্মৃতি বিকৃত ঘটেছিল বা তার স্মৃতি দুর্বল হয়ে গেছিল এই জন্য তার মানে শেষ জীবনে যেসব ছাত্র হাদিস বর্ণনা করেছে সেগুলো গ্রহণযোগ্য নয় কিন্তু প্রথম জীবনে যারা হাদিস বর্ণনা করেছে তাদের গ্রহণযোগ্য আমার এই দাবিটা ছিল তো যাই হোক তারপরে তারা আমার অভিযোগ খনন করতে গিয়ে বেশ কিছু কথা নকল করেছে আমরা সেগুলো পর্যায়ক্রমে জবাব দেবো এক তাদের দাবি হচ্ছে এটা যে আবি ইসাক সাবি রহমাহুল্লাহ তিনি যদি তার মস্তিষ্ক বিকৃত ঘটে যায় তো বুখারিতে কেন এই চারটে হাদিস তারা পেশ করেছে মুসলিমে একটা বাকি এগুলো থেকে আরো পাঁচটা তার দশটা দলিল পেশ করেছে আরে ভাই আপনারা কি আমার আলোচনা পুরোটা শোনেন নাই আমি যে আলোচনাতে বলেছিলাম যে আবিসাক সাবি থেকে আমি ওখানে বলেছিলাম যে আবিসাক সাবি থেকে জহির মবিয়ার হাদিস বুখারি মুসলিমে আছে এবং এ প্রসঙ্গে যখন মানে অভিযোগ আসবে তখন ইনশাল্লাহ জবাব দিব তার মানে আমি আগে থেকেই অবগত ছিলাম যে জুহাইদ বিন মবিয়ার হাদিস আবিসাক সাবি থেকে জুহাইদ বিন মবিয়ার হাদিস এটা বুখারি মুসলিমে আছে আপনি তো দশটা দলিল দিয়েছেন শুধু বুখারি মুসলিমে আটত্রিশটা হাদিস বর্ণনা হয়েছে আর এটা তো আমি আমার আগের আলোচনাতে বলেছি যে জহেদ বিন মবি আবিসেক সাবির হাদিস আছে বুখারিতে আছে মুসলিমে আছে তো এটা তো আমি এ বিষয়ে অজ্ঞ বা এ বিষয়ে আমার জানা ছিল না আপনার ধরিয়ে দিলেন তারপরে বুঝতে পারলাম এমনটি নয় এমনটি নয় আলহামদুলিল্লাহ আমরা কয়েক বছর আগে বিষয়ে আলোচনা করেছি সেখানে দলগুলো খণ্ডন করেছি যাই হোক প্রথম হচ্ছে এই পয়েন্টটা আমরা খণ্ডন করলাম দুই জাদু আমরা দেখাইনি জাদু তারা দেখিয়েছে এটা প্রমাণ করব তিন নাম্বার তাদের দাবি যে বুখারি মুসলিম হাদিস কেন জহির বিন মবিয়ার এই হাদিস মানে আবিসাক সাবি জহির বিন মবিয়ার হাদিস কেন এই যে তাদের প্রশ্ন করেছে ইনশাল্লাহ আমরা তার জবাব দিব আর পাঁচ নাম্বার তারা আর একটা দলি পেশ করেছে যে আল্লাহ নাসিরুদ্দিন আলবানি আন জহির আন আবি ইসাক সাবির হাদিসকে হাসান বলেছে তো আলবানি কি জানতেন না তাদের একটা অভিযোগ যে আলবান রহমুল্লাহ কি জানতেন না যে আবি ইসাক সাবির মস্তিষ্ক বিকৃত ঘটেছিল এটা কি জানতো না আর পাঁচ নম্বর পয়েন্ট তারা আরেকটা আলোচনা করেছে শেষে ওটা পরে শোনাবো যে ইমাম হাজার ইমাম জাহাবির রহমহল্লা এই শেখ সাবির ইখতলাতকে অস্বীকার করেছে এবং তিনি কিছু বলেছেন এই প্রসঙ্গে ইনশাল্লাহ পাঁচটা প্রসঙ্গে আলোচনা করব তার পূর্বে আপনাদেরকে বলে রাখি যে এই যে ব্যক্তি যিনি আলোচনা শুনলেন আল্লাহ বিডির পরিচালক ইনি একজন টাটকা মিথ্যুক এর মধ্যে কোনো সন্দেহ নেই আসেন তার আগে একটা ভিডিও আমরা আপনাদেরকে শ্রবণ করাই তিনি যে মিথ্যুক আপনারা সকলে প্রমাণ পেয়ে যাবেন তারপরে আমরা আলোচনা শুরু করবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা নিয়ে এসেছি দেখুন দেখেন লেখা আছে কি Bilal bin Ali brother Rahul হলো কিয়ামতের আলামত শাইখ সাইফুল্লাহ বেলাল মাদানী সাহেব দেখেন শাইখের ছবি দেওয়া আছে আসেন কি বলছে আমরা শুনি বর্তমান আহলে হাদিস ভাইদের একজন তথাকথিত শাইখের নাম হলো ব্রাদার রাহুল আমাদের কেউ কেউ আশা করি তাকে চিনেন তার বিষয়ে আমরা জিজ্ঞাসা করি শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী সাহেবকে তিনি রাহুলের বিষয়ে আমাদের কিছু মূল্যবান উপদেশ দিয়েছেন আসুন আমরা সেই উপদেশগুলো শুনে আসি আচ্ছা, এই ব্রাদার রুহুল আমিন উনি কি কোন আলেম মানে আলেমের পর্যায়ে উনি কোন ওনার শুধুমাত্র শুনবেন মানে ওই যে তুলনামূলক ধর্মতত্ত্ব ছাড়া আর কোন মাসলা তার মধ্যে না শুনতেন না ওই যে সব আর আপনি কি আমাদের বড় বড় আনন্দকে ছেড়ে দিয়ে জাহিদকে মানুষ যদি কথা বলতে পারে কিছু কিছু মুখস্থ হয়ে দিয়েছে পয়েন্ট ওগুলোই বলে হ্যাঁ? I'm আজ শোনানোর দরকার নেই শ্রোতা মন্ডলীরা বুঝতে পেরে গেছে আপনাদের ধোকা আপনারা যে মৃত্যুক তার প্রমাণ পেয়ে গেছে তো সুপ্রিয় শ্রোতা মন্ডলী এতক্ষণ যেটা আমি বোঝাতে চাইছিলাম তিনি একটা কল রেকর্ড তিনি শোনাচ্ছেন যে সাইফুল্লাহ বেলাল মাদানি তার ছবিও দিয়েছে এবং মুখেও বলেছে কিন্তু আপনারা অডিও রেকর্ডটা শুনেছেন এটা নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নেই এটা সাইফুল্লাহ বেলাল মাদানি হাফেজাহুল্লার এটা কণ্ঠ নয় বরং আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম তিনি ফিডব্যাক দিয়েছিলেন আমি সেটা সোশ্যাল মিডিয়াতেও দেখিয়েছিলাম এই কমেন্টে অসংখ্য তাদেরই মাঝাবেরই ফিরকার লোকরাই বলেছে যে এটা সাইফুল্লাহ বেলাল মাদানির মানে না এটা তাদের হানাফিরাই বলেছে যে ভাই আমরা হানাফি কিন্তু সাইফুল্লাহ বেলাল মাদানির এটা কণ্ঠ নয় তারপরেও এত কিছু বলার পরেও তারা ভিডিওটা ডিট করেনি ছয় মার্চ দু হাজার কুড়িতে তারা আপলোড করেছে এখন পর্যন্ত জানা বোঝার পরেও শেখ সাইফুল্লাহ বেলাল মাদানির নাম দিয়ে আমার পরে মিথ্যা একটা অভিযোগ করেছে এটা যে সম্পূর্ণ একটা ধোকাবাজি প্রতারণা করেছে এবং তাদেরকে যে সত্য আমরা উপস্থাপন করেছি কিন্তু সত্য তারা গ্রহণ করতে রাজি না শ্রোতা মন্ডলে সকলে বুঝতে পারছেন তাই তারা কোরআন হাদিস নিয়ে যে শুধু আরবির বহর দেখিয়ে আরবির জ্ঞান দেখিয়ে মানুষকে ধোকা দেবে প্রতারণা করবে এটা সহজে বুঝতে পারছেন একটা শাইক যিনি জীবিত আছেন যার কণ্ঠেরাজ সকলে জানে মাসিহুর একজন ব্যক্তির কণ্ঠকে মানে অন্য একজন ব্যক্তির কণ্ঠকে তার নামে চালে দিয়ে তারা সমালোচনা করছে আবার ধরিয়ে দেওয়া হচ্ছে তাদেরই বিভিন্ন ব্যক্তিরা ধরেছি আমরা বলছি শেখ সাইফুল্লাহ বেলাল মাদানির এটা বক্তৃতা নয় এর কণ্ঠ নয় তার তারা এটাকে অস্বীকার করছে ভিডিওটা এখনো রেখেছে ইনি যে মিথ্যুক ইনি যে কাজাব এর চেয়ে বড় প্রমাণ আর নয় কেন যতদিন রাব্বেক বিরিতে ভিডিওটা থাকবে এবং যতজন মানুষের কাছে পৌঁছেছে সকলে বুঝতে পারছেন সে এক নাম্বার কাজদাদ এবং মৃত্যুক হান্ড্রেড পার্সেন্ট তাই তারা মানে জ্বলন্ত ভাবে জ্বলন্ত ভাবে দেখিয়ে দেওয়ার পরেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরে কানের মধ্যে সাউন্ড শোনানোর পরেও যারা সত্যকে গ্রহণ করতে চায় না তাদেরকে আপনি সত্য কিভাবে মানে মানে আর কিভাবে বোঝাতে পারেন তো যাই হোক সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসেন আমরা প্রথম যে আলোচনা করেছিলাম যে আবি ইসাক সাবি রহিমাহুল্লাহ তার স্মৃতি শক্তি তার ইখতলাফ ঘটেছিল এটাকে তারা অস্বীকার করতে চেয়েছে দুই আজকে আমরা আলোচনা করব যে হ্যাঁ আবি ইসাক সাবি রহিমাহুল্লাহর ইখতলাফ ঘটেছিল পাঁচটা দলিল পেশ করব দুই নম্বর আবি ইসাক সাবি রহিমাহুল্লাহ তিনি যে জহির বিন মবিয়া থেকে মানে জহির বিন মবিয়া আবিসাক সাবি থেকে যে তার স্মৃতি বা বিভ্রম ঘটার পরেই যে হাদিস শ্রমণ করেছিল এই মর্মে আরো পাঁচটা আমরা দলিল পেশ করব তারপর ইমাম জাহাবির রহমাল্লাহ যে ইকতালাতকে অস্বীকার করেছে সেটার আমরা কিছু পর্যালোচনা করব আর চার নম্বর সই বুখারি মুসলিমে হাদিস আন জহিরিন আন আবি ইসাহা কত সুন্দর করে পড়েছে তার ইনশাল্লাহ আমরা জবাব দেব এবং তাদের অজ্ঞতা প্রকাশ পাবে আসেন প্রথমত আমরা দেখি যে আমরা দলিল কিছু নিয়ে এসেছি কারণ এখানে বারবার সোশ্যাল মিডিয়াতে দেখানো সম্ভব নয় তাই সমস্ত জারাগুলো আমি একটা জায়গাতে আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করছি যে আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন জি আমি এখানে কিছু নোট করেছি কেন প্রত্যেকটা কিতাব খুলে খুলে দেখালে মানে খুব সমস্যা হয় এবং নেট খুব স্লো তার কারণে আমি সমস্ত জারাগুলোকে একত্রিত করে নিয়ে এসেছি আসেন প্রথম দেখি যে আবিসেক সাবি রাইমহল্লা তার যে মস্তিষ্ক বিকৃত ঘটেছিল মানে তার ইখতলাত ঘটেছিল কে কে বলেছে প্রথম মহাদ্দিস ইমাম ইবনু সাদ মৃত্যু দুশো তিরিশ ইজরি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করছেন দুশো তিরিশ ইজরি আমি একটু স্ক্রিনটা বড় করে দিলাম প্রথম হচ্ছে আবি ইসাক সাবির মস্তিষ্কে বিকৃত ঘটেছিল মহাদ্দিস ইমাম সাদ মৃত্যু দুইশো তিরিশ হিজড়িতে তিনি পরিষ্কারভাবে বলছেন আন আবি ইসাক সাহাবেই মুতাফা ওয়ান টোয়েন্টি নাইন হিজড়ি সেকাত আবি ইসাক সাহাবি তিনি একশো উনত্রিশ হিজড়িতে মৃত্যুবরণ করে এবং তিনি সেকা ছিলেন আবেদ এবং তিনি খুব ইবাদত গুজার বান্দা ছিলেন সঙ্গে সঙ্গে ইকতলাত তার ইকতলাত ঘটেছিল তার স্মৃতি বিভ্রম ঘটেছিল তাবাকাতুল কুবরা প্রথম খণ্ড দুশো চল্লিশ পৃষ্ঠা দুই নম্বর দলিল ইমাম আবু দাউদ জিস্তানি দুশো পঁচাত্তর হিসেবে মৃত্যুবরণ করে তিনি বলছেন আবিসাক সাহাবে ইকতালাত বা তার পরিষ্কার হবে যে তার শেষ জীবনে তার মস্তিষ্ক বা তার সিটি বিভ্রম ঘটেছিল আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দলিলগুলো এখানে মেনে নেবেন আমি মানে বলে চলেছি একের পর এক আল্লামা ইরাকি রহিমাহুল্লাহ আটশো ছয় হিজড়িতে মৃত্যুবরণ করেন তিনি বলছেন আবিসাক আসাবে ইকতলাত তার ইকতলাত ঘটেছিল মুকাদ্দম ইবনে সালাহ প্রথম খণ্ড চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে নেওয়া এখানে শেখ আব্দুল কাদির আর নাউত মানে শেখ সাহেব নৌত রহিমুল্লাহ এবং শেখ আইয়াম এবং শেখ আইয়াম আইমান সালাহ সাবান রহিমাহুল্লাহ তারা বিশেষ করে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে তারা দুজনে বলেছে যে তার ইকতলাত ঘটেছিল তো আমরা এখানে মাত্র পাঁচটা দলিল পেশ করলাম যে আবি ইসাক সাহাবি রহিমাহুল্লার ইকতলাত ঘটেছিল আমরা পাঁচজন মহাদ্দেশের কথা নকল করেছি একদম মোতাকাদ্দিমিন থেকে শুরু করেছি দুশো ত্রিশ হিজড়ি তেবিন সদ দুশো পঁচাত্তর হিজড়ির তারপর আটশো ছয় তারপরে সে আরনাউতে দেখালাম এ তো কিছুদিন আগে তেরোশো চোদ্দশো আটত্রিশ মৃত্যুবরণ করেছে তার দেখালাম দুই নম্বর যে আবি ইসাক সাবেই থেকে জহের বিন মবিয়া যে শেষ শুনেছেন শেষে শুনেছেন প্রথমে শোনেন নাই তার কিছু প্রমাণ আমরা দিই এখানে আমরা নিয়ে এসেছি দেখেন ইমাম ইজলি রহিমহুল্লাহ দুশো একষট্টি হিসেবে মৃত্যুবরণ করে তিনি বলছেন যে জোহের বিন মবিয়া ওয়াকা ইলেকট্রিক চলে গেল তো জোহের বিন মবিয়া প্রসঙ্গে তিনিও বলছেন যে তার মানে তিনি যেটা শুনেছেন তা হচ্ছে তার শেষ জীবনে ইমাম ইসদিরা সিক্কাত রাবি নাম্বার চারশো পঁয়ষট্টি সম্ভবত অন্ধকার দেখাচ্ছে সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা একটু দেখবেন ইলেকট্রিক চলে গেছে আমাদের এখানে যে দুই নম্বর আবুজুরা রাদি রাজি রহিমহল্লা মৃত্যু দুশো চৌষট্টি হিজড়িতে তিনি বলছেন যে জোয়াহির বিন মবিয়া আন্নাহু সামিয়া তিনি শুনেছেন মিন আবি ইসাহাক আবি ইসাহাক থেকে বাদ আল ইখতলাত তার ইখতলাত ঘটার পরে স্পষ্ট মুক্তালাতিন নীল আলাইদ প্রথম খন্ড তিরানব্বই পৃষ্ঠা পঁয়ত্রিশ নম্বর জীবনী আবি হাতেম তিনশো সাতাশ হিজড়িতে তিনি একই কথা বলছে সুইলা আবি জুরা জিজ্ঞাসা করা হলো আন জহির বিন মাবিয়া জহির বিন মাবিয়া প্রসঙ্গে ফাকালা তিনি বলেন সেকা তিনি যে সিক্কা ছিলেন মানে গ্রহণযোগ্য ছিলেন ইল্লা আন্নাহু সামিয়া তিনি তার কাছ থেকে শুনেছেন মিন মানে থেকে শুনেছেন আবি ইসাহাক আবি ইসাহের কাছ থেকে বাদ আল ইকতলাত তার ইকতলাত ঘটার পরে তার মস্তিষ্ক বিকৃত ঘটার পরে আজারহু ও তাদিল আবি হাতেমের তৃতীয় খণ্ডের পাঁচশো উননব্বই পৃষ্ঠা শেখ সোহেব নতুন মহল্লা তিনিও একই কথা বলেছেন যে জাহির বিন মবিয়া তিনি শুনেছেন সামিয়া মিন আবি ইসাহাক বাদাল ইকতালাত যে আবি ইসাহাক সাবি ই কাছ থেকে জাহির বিন মবিয়া শুনেছে বাদাল ইকতালাত তার ইকতালাত ঘটার পরে মুসনাদে মুসনাদ আহমদ সাল্লাহ আঠারো খণ্ডের চারশো দশ পৃষ্ঠা এবং মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ডের একশো চুয়াত্তর পৃষ্ঠা ইমাম কুর্তুবের বাজি মৃত্যু চারশো চুয়াত্তর হিজড়িতে তিনিও একই কথা বলেছেন যে কলা আবি জুরা আতা আবি জুরাকে সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল জহির বিন মবিয়া প্রসঙ্গে তিনি তখন বলেছেন যে সেকত তিনি সিকা ছিলেন ইল্লা আন্নাহু সামিয়া কিন্তু তিনি শুনেছেন মিন আবি ইসাক আবি ইসাক থেকে বাদাল ইকতালাত তথা তার ইকতালাত ঘটার পরে পরিষ্কার আপনারা এখানে দেখলেন তো আমরা এখানে দশটা দলিল পেশ করলাম প্রথম যে জহির বিন মবিয়া তিনি আবি ইসাহাক সাবির কাছ থেকে কখন শুনেছে আমরা প্রমাণ দিয়েছি মাত্র পাঁচটা আর অসংখ্য প্রমাণ আছে যে তার ইকতেলাত ঘটার পরে এবং পাশাপাশি পাঁচজন মহাদিস একন নকল করেছি যারা মানে আবিসাক সাহাবির ইকতলাত ঘটেছিল এটা স্বীকার করেছে মানে ইন টোটাল দশটা দলিল দিলাম যে আবিসাক সাহাবি রহিমহল্লার ইকতলাত ঘটেছিল আর বিশেষ করে জহির বিন মবিয়া তিনি কখন শুনেছেন ইকতলাতের আগে না পরে আমরা পরপর পাঁচটা দলিল এখানে পেশ করেছি তারা সকলে বলছে ইকতলাতের পরেই তার হাদিস শ্রবণ করেছে এখন যারা বলছে ইমাম জাহাবির রহমাল্লাহ তো এটাকে অস্বীকার করতে চেয়েছে আমরা বলবো যে ইমাম জাহাবি রহমুল্লাহ তিনি এটাকে যদি অস্বীকার করে তার ইকতারাতকে যদি মানে অস্বীকার করতে চাই তো ইমাম জাহাবি রহমুল্লাহ সাতশো আটচল্লিশ হিজড়িতে তিনি মৃত্যুবরণ করে কিন্তু আমরা তার আগেকার ইমাম যারা আছে তাদের কথা নকল করেছি ইমাম জাহাবির আগের ওলমার কথা নকল করেছি যে তার ইকতলাতকে ইকতলাত প্রসঙ্গে আলোচনা করেছেন এবং ইকতলাত হয়েছিল এটা মানে পরিষ্কারভাবে দ্যার্থন কণ্ঠে গ্রন্থে লিখে গেছেন এবং ইমাম জাহাবির রহমাল্লার পরেও তারাও বলছে যে না ইকতলাত ঘটেছিল প্রথম থেকে দেখেন আপনাদেরকে শুধু আমি সালটা দেখাই ইমাম ইউনুস দুশো তিরিশ মানে ইমাম জাহাবের আগে একদম মোতাকাদ্দিমের অন্তর্ভুক্ত ইমাম আবু দাউদ আশিজিস্তানি দুশো পঁচাত্তর হিজদে তিনি ইকতলাতের কথা বলেছে ইমাম ইরাকি আটশো ছয় হিজড়িতে ইমাম জাহাবি রহমাল্লার পরে বলেছে আলহামদুলিল্লাহ মানে ইমাম জাহাবির কালের ইমাম তিনিও বলছে জাবিসে সাহাবে ইকতলাত তার ইকতলাত ঘটেছিল তারপর আমরা দেখেছি শেখ আব্দুল কাদের আদনাউত রহমাহুল্লাহ মানে শেখ সোহেব আদনাউত তিনিও ইমাম জাহাবি রহমল্লার আলমিন যারা যারা তাহাকিক করেছে তারাও এই কথাকে স্বীকার করেছে এবং শেখ সোহেবাদ নত রহমল্লাহ কথা বলেছে ইমাম জাহাবির আগেকার আলেম ওলোমাদের কথা আমরা কথা নকল করলাম যে তার ইকতলাতের কথা বলেছে ইমাম জাহাবির রহমল্লার পরের ওলোমারা তার ইকতলাতের কথা নকল করছে ইমাম জাহাবির রহমল্লার সমসাময়িক কালের ইমামরাও তার ইকতলাতের কথা নকল করছে ইমাম ইসদির কথা দেখেন দুশো একষট্টি তিনিও বলেছেন যে তিনি শুনেছেন বাদ বাদাল তালাত তার ইকতালাতের পরে ইমাম জুরার রাজি তিনিও বলছেন যে আবিসাক সাহাবে তালাত জাবি জাবিসাক সাহেবের কাছ থেকে বাদাল তালাত তার ইকতালাতের পরেই শুনেছে ইমাম আবি হাতেম তিনশো সাতাশিতে তিনিও বলছেন তার ইকতালাতের পরেই তিনি শুনেছেন শেখ সোয়াউদ্দিন তিনি বলছেন ইমাম কুর্তুব আল বাজি তিনিও বলছেন চারশো চুয়াত্তর হিজড়িতে তেমন মানে আমরা এখানে এতটা প্রমাণ করার চেষ্টা করলাম আর অসংখ্য দলিল আছে যে ইমাম জাহাবি রহমল্লা এ কথা যদি বলেও থাকে তারপরেও ইমাম জাহাবির সমসাময়িক কালের ইমাম তারাও বলছে যে না তারিক তেলাত ঘটেছিল ইমাম জাহাবির পরের ওলেমা আধুনিক ওলেমা যারা আছে যারা শেখ সোহবাদ বলেন আল্লামা নাসরুদ্দিন আলবান রহমাহুল্লাহ বলেন এবং ইমাম জাহাবি শিয়ারু আলমান নুবালা যারা তাহাকিক করেছে তারা তারিক তেলাতের কথা নকল করেছে তাই আমরা বলবো ইমাম জাহাবি রহমাল্লাহ এমন কথা যদি বলে থাকে তাহলে জামুহুরদের কাছে জামুহুরদের বিপক্ষে ইমাম জাহাবির কথাটা অটোমেটিক ওসুলে হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা মারদুত বাতিল হয়ে যাবে কেননা প্রথম কথা হচ্ছে জামহুররা বলছে তার ইকতলাত ঘটেছিল আর ইমাম ভাবে জহের বিন মবিয়া আবি শেখ থেকে পরে শুনেছে তো এখানে আমরা দশ জনের দলিল প্রমাণ দিলাম আর ইমাম জাহাবি একেলা একা তিনি বলছেন তার মানে জামহুরের নিকটে একজন ব্যক্তির কথা এটা মারদুদ পরিত্যক্ত প্রথম উসুল দুই নম্বর উসুল হচ্ছে এটা যে মুতাকাদ্দিমের যদি কোনো যারা করে এবং তারা যদি অধিকাংশ হয় আর মুতাক্ষাদিনদের কথা তখন প্রাধান্য পাই না মুতাক্কাদ্দিমিনদের কথা প্রাধান্য পাই আমরা দশজন মুতাক্কাদ্দিমিন দেখিয়েছি ইমাম জাহাবির আগে যারা বলছে যে না জাহেবিন মবে ইকতলাত ঘটেছিল এবং আবিসাক সরি মানে আবিসাক সাবির ইকতলাত ঘটেছিল এবং জাহেবিন মবিয়া তার ইকতলাতের পরে শুনেছে স্পষ্ট তারপরে ওসুলের একটা নীতিমালা যেটা ভাবে আমরা সকলে জানি যে তাকুদ্দিন সুবুকি রহমল্লা সাতশো একাত্তর হিজদের তিনি মৃত্যুবরণ করে আর তিনি কথা বলেছেন যে জারহা যদি অধিকাংশ হয় অধিকাংশ একজন রাবির প্রতি যে জারহা করে আর কিছু সংখ্যক যে তাদিল থাকে মানে তিনি ইজমা নকল করেছে তার জারাটাই প্রাধান্য পাবে তাই এখান থেকে এই কথায় প্রমাণিত হয় ইমাম জাহাবির রহমাল্লাহ যদি কথা বলেও থাকে তার কথাটা মারদুদ ওসুলে হাদিসের ভিত্তিতে অনুমূল হাদিসের ভিত্তিতে হাফেজ ইবনুল মুলাক্কিন রাহিমহল্লা আটশো চার হিজদে মৃত্যুবরণ করে তিনি যারা তাদের মানে জামহুররা যদি যারা করে তার কথাটাই প্রাধান্য পাবে স্পষ্ট বলেছে তো আমরা শুধুমাত্র এতটা আপনাদেরকে দেখালাম যে সুপ্রস্ততা মন্ডলী যে আমরা দশজন বলছে তার ইকতলাত ঘটেছিল দশজন বলছে ইকতলাত ঘটেছিল তারা ইকতলাত অস্বীকার করতে চাইছে ইমাম জাহাবি রহমাল্লার কথা দিয়ে কিন্তু আমরা ইমাম জাহাবির সমসাময়িক কালের ইমাম ইমাম হাজার আসকালানি তিনি ইকতলাতের কথা বলেছে তার পূর্বে ইমাম সাদ থেকে শুরু করে ইমাম মুলাক্কিন থেকে শুরু করে তারা সকলে বলছে তার ইকতলাত ঘটেছে তো তার মানে একজন ইমাম জাহাবি রহমাল্লার কথাকে আঁকড়ে ধরে বাকি পঞ্চাশ জন বিশ জন ত্রিশ জন মহাদ্দেশের কথাকে ফেলে দেওয়া এটা কি ইনসাফপূর্ণ তাহাকিক এটা কখনো ইনসাফপূর্ণ তাহাকি হতে পারে না আর তিনি বলেছেন যে আল্লামা নাসরুদ্দিন আলবানি তিনি জানতেন না তাহলে তিনি জহির বিন মবিয়া থেকে আবিসাক সাবির হাদিসকে কেন হাসান বললেন আমরা আগেই বলেছি যে ভাই আবিসাক সাবি রহিমাহুল্লার আগের ছাত্ররা যদি হাদিস বর্ণনা করে সেগুলো সহি হবে কিন্তু পরে যদি হয় তাহলে সেগুলো সহি হবে না তা আলবানি রহমল্লা কেন জহির থেকে হাদিসকে হাসান বললো আরে দাদা এতটা আপনাদের বোঝার দরকার ছিল যে আলবানি রহমল্লা যেখানে তার হাদিসকে হাসান বলেছে বা সহি বলেছে সেখানে তার মোতাবাত আছে মোতাবাত আছে ইনশাল মানে দেখাবো আসেন আল্লাহ নাসিন আলবানি তিনি কি তার ইকতারাতের কথা জানতেন না জানতেন দেখেন আলবা আলবানি রহমল্লার কত জায়গায় নিয়ে এসেছে নকল করেছে আমি কিছু জায়গাতে শুধুমাত্র উল্লেখ করেছি আবি শেখ সাহেব প্রসঙ্গে যে পরিষ্কারভাবে তিনি এখানে উল্লেখ করেছে জাবিসেক সাবি তিনি মানে মুদাল ইসলেন তার মস্তিষ্ক বিকৃত ঘটেছিল সিলসিলা হাদিসে জাইফা বারো খন্ডের চারশো বারো পৃষ্ঠাতে এবং আল্লাহ নাসিন আলবানি যে সাইব নহিবানের টিকা লিখেছেন হাইসমাস সাত হাজার তেইশের তাহাকিক দেখবেন আলবান রহমল্লা শেখ সাবি থেকে নকল করেছে যে সুবা থেকে হাদিস বর্ণনা করলে সেটা সই হয় কিন্তু অন্য কেউ যদি বর্ণনা করে সেক্ষেত্রে জৈফাই এ বিষয়টা আলমান নাসির আলবানি বিস্তারিত আলোচনা করেছেন সিলসাতুল হাদিস সাহিয়া পঞ্চম খণ্ডের সাতাশি নম্বর পৃষ্ঠা হাদিস দু হাজার পঞ্চান্নতে বিস্তারিত আলোচনা করেছেন আবি ইসাক সাবি প্রসঙ্গে যে তার ইকতলাত ঘটেছিল তিনি মুদাল্লিস ছিলেন তার ইকতলাতের আগে যারা ছিলেন সুবা সুপিয়ান সাউরি এরা যদি হাদিস বর্ণনা করে সেটা নিঃসন্দেহে গ্রহণযোগ্য কিন্তু জাহির বিন মবিয়া যদি বর্ণনা করে সেটা বর্জনযোগ্য স্পষ্ট আলোচনা করা আছে আল্লাহ নাসির আলবানি বিভিন্ন জায়গায় দশম খণ্ডে তিনশো অষ্টাশি থেকে তিনশো একানব্বই পৃষ্ঠায় আলোচনা করেছে এ বিষয়ে সিলসিলা হাদিস জাইফাতে তো সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনাকে এতক্ষণ এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে জহির বিন মবিয়া প্রসঙ্গে যে ইকতলাত ঘটেছিল এটা প্রমাণিত দুই আবিসাক সাবেদ যে ইকতালাত ঘটেছিল এটা প্রমাণিত জহির বিন মবিয়া তিনি যে পরে শুনেছেন এটা প্রমাণিত ইমাম জাহাবির কথার বিরুদ্ধে জমহুরদের কথা আছে নাইপরণ ব্যক্তি যারা তাহাকে মানে সত্যি যারা সত্য অন্বেষণ করে তার ইমাম জাহাবের একটা কথার বিপক্ষে দশজন মহাদেশকে ফেলে দেবে এটা কখনোই না বরং ইমাম জাহাবির মোল্লার কথাটা সাজ হিসেবে গণ্য হবে কেন অধিকাংশ মহাদেশগণ তারা সেকা গ্রহণযোগ্য ব্যক্তি মহাদেশগণ বলছে যে তার ইত্যাদ ঘটেছিল ইমাম জাহাবি আকেলা তিনি বলছেন না ঘটেনি তার মানে ইমাম জাহাবের কথাটা সাজ হবে এবং ওসুলে হাদিসের দৃষ্টিকোণে জামহরদের জারাতে প্রাধান্য পাবে এবং এর প্রতি ইজুমা নকল করেছে ইমাম মুলাক্কিন রাহিমাহুল্লাহ তো যাই হোক সর্বোপরি এখান থেকে কোনো সন্দেহ নেই এবার একটা শুধুমাত্র সন্দেহ থেকে গেল তাহলে বোখারি মুসলিমের বর্ণনা কেন আমি এই জন্য বলেছি তারা শুধু আরবি ভাষাটাই জানে তারা ওসুল সম্পর্কে কিছু জানে না কেননা তাহাকিকে ফিল্ডে নেমেছে ওসুল বুখারি সেই বুখারি পড়তে হলে অন্তত কিছু ইলম অর্জন করার দরকার আছে ইমাম বুখারি রহমল্লার বুখারি কিভাবে রচনা করেছে এটা জানার জন্য আমরা আগে বলেছি ইমাম বুখারি রহমল্লা জহির বিন মবিয়া থেকে যে আবিসাক সাবির বর্ণনা নিয়ে এসেছে প্রত্যেকটা বর্ণনা মোতাবায়াত আছে প্রত্যেকটা বর্ণনার এমন একটা বুখারিতে জহির বিন মবিয়া থেকে আবিসাক সাবির হাদিস নিয়ে এসেছে কিন্তু যে মোতাবাত নাই একটা দলিল পেশ করতে পারবে না ইনশাল্লাহ তারা চারটে বুখারি থেকে দলিল পেশ করেছে আমরা কিছু কিছু দলিল আপনার কাছে উপস্থাপন করব যে ইমাম বুখারি জহির বিন মবিয়া আন আবি ইসাক হাদিস নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে কারণ তার মোতাবাত ছিল এই জন্য নিয়ে এসেছে আপনাকে খণ্ডন করব তারা কিছু দলিল দিয়েছে সে দলিলগুলো দেখেন প্রথম সেই বুখারি থেকে একশো ছাপ্পান্ন নম্বর হাদিস আমরা নিয়ে আসছি আমি সমস্তগুলোকে নিয়ে এসেছি এখানে সৈয় বুখারি প্রথম এই হাদিসটা আপনারা দেখেছেন একশো ছাপ্পান্ন নম্বর হাদিস দেখেন আছে হাদ্দাসানা জহিরিন আন আবি সাহাক এই বর্ণনাটাকে তারা নিয়ে এসেছে নিয়ে এসে বলছে এটা বুখারিতে দলিল আছে আন জাহির আন আবি সাহাক তাহলে বুখারি হাদিস তাহলে জয়ীফ হয়ে যাবে এতটাই মূর্খ যে সই বুখারির পরের লাইনটা পড়তো তাহলে এই ভিডিও করার দুঃসাহসিকতার পরিচয় দিত না কেন সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসেন দেখেন আমরা সই বুখারি আপনাদেরকে আমি দেখাই সই বুখারির সেই বুখারি আপনাদেরকে দেখাচ্ছি একশো ছাপ্পান্ন নম্বর হাদিসের তাদের যে খিয়ানত তাদের যে অজ্ঞতা জেনে বুঝে অজ্ঞতা করা এটা আমরা সেই বুখারি এসেছি একশো ছাপ্পান্ন নম্বর হাদিস দেখেন গোবর দ্বারা শোচ শোচ কার্য করার বিষয় একশো ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসটা নিয়ে আসার পরে এই হাদিসটা নিয়ে আসার পরে দেখেন হাদাসানা জাহরিন আন আবি সাহাক এখানে আছে এই হাদিসটা তারা পেশ করেছে ইমাম বুখারি হাদিসটা নিয়ে আসার পরে তিনি মোতাবায়াত পেশ করেছে এখানে স্পষ্ট ইব্রাহিম বিন ইউনুস থেকে ইউসুফ থেকে তিনি মোতাবায়াত পেশ করেছে কিন্তু এটাকে তারা হজম করে ফেলেছে অনুবাদটা দেখেন যে ইমাম বুখারি হাদিসটা শেষ করার পরে বলছে যে ইব্রাহিম ইবনু ইউসুফ রহিমহল্লা তার পিতা আবি সাহাক রহিমহল্লা আব্দুর রহমান রহিমহল্লার সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন বা করেন মানে প্রথমত ইমাম বুখারি রহমল্লা জাহির বিন মবিয়া থেকে একটা হাদিস নিয়ে এসেছে বুখারিতে একশো ছাপ্পান্ন নম্বর হাদিস নিয়ে আসার পর ইমাম বুখারি নিজে এখানে মোতাবায়াত পেশ করেছে কিন্তু তারা মোতাবায়াতটাকে হজম করে ফেলেছে আশ্চর্য আর ইমাম বুখারি যে বর্ণনাটা নিয়ে এসেছে আমরা আরো একটা মোতাবাদ দিই যে বুখারিতে জাহির বিন মবিয়ান আবিসা কাছে তার মোতাবাদ কোথায় জি আমরা মোতাবাদ নিয়ে এসেছি সুনান তিরমিজিতে এর মোতাবায়াত এসেছে হাদিস মাস সতেরোতে দেখেন একই প্রসঙ্গে হাদিস এসেছে আপনার মতনটা পড়ে পড়ে নেবেন এ বিষয়ে দেখেন হাদাসনা ওয়াকি আন ইসরাইলি আন আবি ইসাহাক দেখেন এখানে কিন্তু জহির বিন মবিয়া নাই এখানে কি আছে এখানে আছে আন ইসরায়েলি আর ইসরায়েলি এই আবিসাক থেকে কখন শুনেছে তার ইকতলাতের আগে শুনেছে তার ইকতলাতের আগে শুনেছে ইসরায়েলি তার জন্য ইমাম বুখারি জহির মবে থেকে হাদিস নিয়ে আসার পরে তার মোতাবায়াত পেশ করেছে ইমাম তিরমিজিও এখানে মোতাবায়াতটা তার এই হাদিসে যে মোতাবায়াত আছে আন ইসরায়েলি ইসরায়েল আগে শুনেছে আলহামদুলিল্লাহ এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে ইমাম বুখারির একশো ছাপ্পান্ন নম্বর হাদিস জহির আন মবিয়া থেকে নিয়ে আসার পরে তার আমরা শাহেদ পেশ করেছি মুকাল্লিদদেরকে চ্যালেঞ্জ করো মুসানা ইবনে আবি শেবাতে আবিসেক সাবি থেকে যে হাদিসটা আছে ফিতরা দিয়া এর একটা মোতাবাদ পেশ করেন একটা করেন বুখাইতে যে দলিল পেশ করেছেন তার মোতাবাদ আমরা পেশ করলাম মোতাবাদ থাকলে হাদিস সহি হবে এটা তো সকলে এক মানে এই উসুলে তো সকলে একমত কেন আপনারা ধোকা দিচ্ছেন কিন্তু আপনারা মুসান্নাফ থেকে যে টাকা দেওয়ার ফিতরা দেওয়ার দলিল নিয়ে আসছেন ওখানকার মোতাবাদ পেশ করেন কোথায় মোতাবাদ আছে একটা পেশ করেন আমরা সৈয়দ বুখারির একশো ছাপান্ন নম্বর মোতাবেক আমরা সোনান তিরমিজি থেকে দেখেছি ইমাম বুখারি নিজে মোতাবেক পেশ করেছে আপনারা হজম করে ফেলেছেন দেখেন ইমাম তিরমিজি হাদিসটাকে নিয়ে আসার পরে তিনি কি মন্তব্য করেছেন দেখেন আমরা দেখেছি ইমাম তিরমিজি কল আবি ঈশা বলেন আবি ঈশাকে সূত্রে জহিরের বর্ণনা খুব বেশি শক্তিশালী নয় স্পষ্ট ইমাম তিরমিজি দুশো উনআশি হিজড়িতে মৃত্যুবরণ করে তিনি বলে গেছেন কেননা তিনি তার নিকটে শেষ বয়সে শুনেছেন মানে এদিকে কিসের ইঙ্গিত দিচ্ছে ইমাম তিরমিজি যে তার তেলাস ঘটেছিল শেষ জীবনে শুনেছেন ইবনু মানে ইবনু হাম্বাল ইমাম আহমেদ বিন হাম্বাল রহমল্লাহ তিনি বলছেন যে তুমি যদি মানে জাইদা ও জহিরের নিকটে হাদিস শুনে থাকো তাহলে অন্যের নিকটে শোনার প্রয়োজন নেই কিন্তু তুমি যদি জহিরকে জহিরকে আবি ইসাকের হাদিস বর্ণনা করতে শোনো তাহলে তা অন্যের নিকটে জিজ্ঞাসা করে নিও স্পষ্ট মানে এখানে ইমাম আহমদ বিন হাম্মাল রহমাল্লাহ তিনি মানে ইবনু হাম্মাল রহমাল্লাহ তিনি বলে দিচ্ছেন স্পষ্টভাবে যে জোয়াহির বিন মবিয়া থেকে যদি আবিজাক থেকে হাদিস যদি তুমি শুনো তাহলে অন্য নিকটে জিজ্ঞাসা করো মানে তার মোতাবাদ চাইছে স্পষ্ট তিরমিত মজুদ আছে শত নম্বর হাদিসের আলোচনার দ্রষ্টব্যে ইমাম তিরমিজি আলোচনা করেছে আবিসাক নাম হচ্ছে তার বিস্তারিত হচ্ছে আবিসাক সাবি এখানে তিরমিজি থেকে আপনারা দলটি স্পষ্ট দেখে নেবেন সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনাদেরকে আমরা প্রথমেই বলেছি যে এরা যে ধোকাবাজি করে এরা যে প্রতারণা করে তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিলাম সহি বুখারির একশো ছাপান্ন নম্বর হাদিস আন জিওয়াহির বিন মবিয়া আন আবিসাক যেটা নিয়ে এসেছে ইমাম বুখারি মোতাবাদ পেশ করেছে এবং সুনান তিন মিনিটের মোতাবাত আছে আপনাকে আরো আমরা অসংখ্য মোতাবাত পেশ করতে পারি আসেন তাদের যে খেয়ানত কেননা জয়ের বিন মবিয়া থেকে এই হাদিসটা জয়ের বিন মবিয়া একাই নয় কারণ ইসরায়েলি তিনিও বর্ণনা করেছেন কারণ ইসরায়েলের এই মোতাবাতে থাকার কারণে ইমাম বুখারি মোল্লা জয়ের হাদিসটা বুখারিতে নিয়ে এসেছে সহজ হিসাব কিন্তু আপনার যে বর্ণনা পেশ করছেন এর মোতাবেক পেশ করেন কোথায় মোতাবাত আছে একটা দল পেশ করেন খেয়ানত কেন তাহাকি কি আলোচনা করছেন আপনারা যদি তাহাকি যদি করতে চান আপনারা মানুষের সামনে স্পষ্ট করে দেন তো আপনারা সেই বুখারির উপরে নির্ভর করে সেই বুখারির ওসুল না জেনে ইমাম বুখারির যে কি ওসুল এটা না জেনে বুখারি নিয়ে আপনারা কথা বলতে চলে এসেছেন আশ্চর্য বুখারি পড়ার আগে কিছু ইলম অর্জন করতে হয় সেই বুখারির বাপ জ্ঞান রচনা করা হয়েছে মানে বারবার তাকরার কেন নিয়ে আসা হয় এইগুলো জ্ঞান অর্জন যদি না করেন আগে থেকে বুক হয়তো সনদ পেয়েছেন এগুলো দিয়ে দিয়েছেন আশ্চর্য মহক্কিক আপনারা আশ্চর্য মহক্কিক আজীব হয়ে যায় তারপরে একটা ম্যাডাম আমরা জব দিতে পারি অ্যান্টিভেনাম জব এটা যে বুখারের রাবি হলেই যদি আপনাদের নিকটে সেই রাবি শেখা হয় গ্রহণযোগ্য হয় তার যেখানে হাদিস বর্ণনা হবে সেখানে আপনারা গ্রহণ করে নেবে তাহলে আপনারা একটা গ্রহণ একটা দলিল গ্রহণ করতে পারবেন ইমাম বুখারি জুয়াফা রাবি নাম্বার তিনশো অষ্টাশিতে একটা কল নকল করেছে এটা তো হজম হবে না কখনোই সুফিয়ান সাউরি রহমহল্লা বলছেন যখন ইমাম আবহানী হানিফা রহমহল্লার মৃত্যুর সংবাদ এসেছিল সেই সময় আলহামদুলিল্লাহ পড়েছিল সুফিয়ান সাউরি আলহামদুলিল্লাহ পড়েছিল সুফিয়ান সাউরি রহমল্লা ইমাম আবু হানিফা রহমাল্লার মৃত্যু সংবাদ পেয়ে আলহামদুলিল্লাহ পড়েছিল এবং সুফিয়ান সাউরি একটা কলম মজুদ আছে ইমাম বুখারি রহমল্লা তার জফাতে নিয়ে এসেছে তিনশো অষ্টাশি নম্বর জীবনীতে যে সুফিয়ান সাউরি বলেছিল যে ইমাম আবু হানিফা মৃত্যুর পরে যে একটা মানে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেন এই ব্যক্তি এবং মানে তার ব্যাপারে এতই খারাপ কিছু শব্দ ব্যবহার করেছে এগুলো গ্রহণ করবেন অথচ এখানে নয়ম বিন হাম্মাদের কথা আপনারা নকল করেন নয়ম বিন হাম্মাদ তিনি একদম সৈবুখারের রাবি স্পষ্ট হয়েছে বুখারি রাবি নয়ম বিন হাম্মদ রহমাহুল্লাহ তিন হাজার আটশো উনপঞ্চাশ নম্বর হাদিসের সনদে যাবেন নয়ম বিন হাম্মদকে এবং সাত হাজার একশো উননব্বই নয়ম বিন হাম্মাদ থেকে এসেছে নয়ম বিন হাম্মদ তো বুখারের রাবি এখন বলেন এই যার আপনারা নকল মানে আপনার গ্রহণ করবেন কি বুখারের রাবি হলেই যদি আপনারা এব তাকে পেশ করেন মানুষের কাছে যে বুখারিতে আছে হ্যাঁ বুখারির রাবিকে আমরা যে বলছি মুকাল্লিদদের এতটা জানার দরকার আছে যে সই বুখারির শর্ত আলাদা এবং সই বুখারির হাদিস নিয়ে এসছে সই বুখারির শিয়া রাবি আছে সে সই বুখারিতে বিদাতি রাবি আছে সই বুখারিতে মুরসাল বর্ণনার হুকুম কি এগুলো যদি আগে থেকে না জানে মুকাল্লিদার কি তাহাকিক করে মানে কিছু রাবির পরে অভিযোগ করলে সই বুখারিকে সার্চ মারছে আর ভাবছে তাদের মুকাল্লিদ গুলো ভাবছে আরে বাবা বিশাল বড় মহাদিস আরে মাকতাই সামলাতে যে মারবে সেই পেয়ে যাবে বাচ্চা ছেলেও পেয়ে যাবে এটা বড় পন্ডিতের কথা নয় বরং অসুলে হাদিস না জেনে আর হাদিসের রাবির ভিত্তিতে যদি আপনি হুকুম বসিয়ে দেন এটা অজ্ঞতা ছাড়া কিছুই নয় কিছুই নয় আছেন আমরা প্রথম তার দলিল আমরা হ্যাঁ, একটা দেখালাম যে জহির বিন মবিয়া থেকে সে বুখারি একশো ছাপান্ন নম্বর যে হাদিস তারা পেশ করেছিল তার মোতাবেক আমরা পেশ করেছি আমরা এখানে নিয়ে এসেছি আমি সবগুলো সাজিয়ে নিয়ে এসেছি সুরান মিতে হাদিস ওয়াকি আন ইসরা আন আবি সাহাব সৈয়দ তিরমিজি সত্তর নম্বর হাদিস আর এর মোতাবেক আরো আছে সুনান নাসাইতে আছে বিয়াল্লিশ নম্বর হাদিসে সৈয়দ ইবনু মাজার তিনশো চোদ্দ নম্বর হাদিসে এসেছে মুসনাদে আহমেদে তিন হাজার ছশো সাতাত্তর এসেছে এবং তিন হাজার নয়শো ছাপান্নতে এসেছে মানে একশো ছাপান্ন সৈয়দ বুখারির যে আন জহির আন আবি সাকের যে বর্ণনা এর মোতাবেক আলহামদুলিল্লাহ অসংখ্য আছে আমরা ইসরায়েল থেকে তার মোতাবেক পেশ করেছি আলহামদুলিল্লাহ ইমাম বুখারি স্বয়ং তিনি নিজে মোতাবেক পেশ করেছেন হাদিস নাম্বার দুই তারা আরো কিছু নিয়ে এসেছে বিশেষ করে চল্লিশ নম্বর হাদিস তারা সম্ভবত এটা দেয়নি তবে আমি এটা আরো গবেষণা করে তাদের দলিলগুলো আরো সহজ করে দিচ্ছি সৈব চল্লিশ নম্বর হাদিস কিবলা পরিবর্তন অধ্যায় এখানে আছে হাদ্দাসানা জহির কলা হাদ্দাসানা আবি সাহাক এখানে এসেছে সৈব বুখারি চল্লিশ নম্বর হাদিস তো এই হাদিসের মোতাবায়াত কোথায় আছে জি আমরা নিয়ে এসেছি মোতাবায়াত সৈব এর মোতাবায়াত আছে তিনশো নিরানব্বই কেন এখানে হাদ্দাসানা দেখেন কলা হাদ্দাসানা ইসরাইলি আর আবি সাহাক ওই হাদিসের মোতায় তিনশো নিরানব্বই ইমাম বুখারি নিজে নিয়ে এসেছে মুকালিদরে এতটা বুঝে না সই বুখারিতে জাহের বিন মবিয়া পেয়েছে একবার ভাবছে কি না কি ঘটে গেছে আরে ভাই সই বুখারি যতগুলো হাদিস ইমাম বুখারি আন জাহির আন আবিসাক থেকে এসেছে তার প্রত্যেকটা মোতাবায়াত আছে আর ইসরায়েলি তিনি আবিসাকের মস্তিষ্ক বিকৃত ইকতলাতের আগে শুনেছে এটা যে কোনো রিজাল শাস্ত্র পড়লে তার জীবনে পড়লে আপনি পেয়ে যাবেন এটা নিয়ে আলোচনা করছি না এই গেল আরেকটা দেখেন দেখেন ওই চল্লিশ নম্বর হাদিসের আরেকটা মোতাবায়াত আমরা নিয়ে এসেছি সই বুখারি চার হাজার চারশো বিরানব্বই নম্বরে এখানে আছে আনসুফিয়ান হাদ্দাসান আবি সাহাক ওই হাদিসের আরেকটা মোতাবায়াত সুফিয়ান সাউরি থেকে আর সুফিয়ান সাউরি তিনি আবি শেখ সাবি থেকে তার ইকলাতের আগে শুনেছে অতএব সই বুখারে পুরে আপত্তি করে আবি শেখ সাবির মুসান্নাফের দলিলকে মজবুত করা এটা মূর্খতা অজ্ঞতা ওসুলে হাদিস সম্পর্কে না জানা এটা স্পষ্ট প্রমাণ আসেন আমরা পিছু নিয়ে আসছি সই মুস্তিমেও ওই হাদিসের মোতাবায়াত এসেছে দুশো পাঁচশো পঁচিশ নম্বর হাদিসের মোতাবায়াত পেয়েছে ইমাম মুসলিম মোতাবায়াত নিয়ে এসেছে সই বুখারি চল্লিশ নম্বর হাদিস যেটা আবিসাক সাবি থেকে এসেছে এর আরো মোতাবেত আপনারা দেখতে পারেন সুনান নাসাই চারশো অষ্টআশি নম্বর হাদিস সুনান ইবনু মাজা হাদিস নাম্বার এক হাজার দশ এবং মুসনাদ আহমদ হাদিস নাম্বার আঠারোশো ছাব্বিশ প্রত্যেকটা মোতাবেক নিয়ে যদি আমরা স্বতন্ত্র আলোচনা করতে চাই একটা মোতাবেকের বিষয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা জরুরত আছে তাই আমি জাস্ট শুধু মোতাবেকের দলিলগুলো পেশ করছি আপনারা আপনাদের মোতাবেক পেশ করেন যেটা মুস্তানিব বিন আবি আবিসাক সাবি থেকে যে বর্ণনা এসেছে ফিতরা দেওয়ার ওটা যে জাহির বিন মবিয়ার ছাড়া আর কে মোতাবায়াত করেছে মোতাবেত আপনার দলিল পেশ করেন ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত তার মোতাবেত পেশ করতে পারবে না বুখারি মুসলিম আবদুদ্দিরমিতে যেখানে তার হাদিস নিয়ে আসা হয়েছে বিশেষ করে বুখারি মুসলিম তার প্রত্যেকটা মোতাবেত আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে সে বুখারি প্রসঙ্গে না জেনে বুখারিকে দলিল বানিয়ে নিজেদের মানে অজ্ঞতাকে প্রকাশ করার একটা চেষ্টা করছে আসেন তিন নম্বর দলিল আরেকটা এসেছে যেটা সে বুখারি চার হাজার চারশো চার নম্বর হাদিস এখানে আছে হাদ্দাসানা জহেরিন হাদ্দাসানা আবি সাহাক এ একটা দলিল এই এই হাদিসের চার হাজার চল্লিশ নম্বর হাদিস চার হাজার চারশো চারের মোতাবায়াত কোথায় আছে জি সই বুখারিতে এই মোতাবায়াত ইমাম বুখারি রহমাল্লাহ নিজে এনেছে সই বুখারি হাদিস মানে তিন হাজার নয়শো উনপঞ্চাশে এই মোতাবায়াত আছে এখানে হাদ্দাসানা সুফিয়া মানে সুবা মানে এখানে সুবা থেকে এসেছে হাদ্দাসানা সুবা আন আবি সাহাক মানে এই জহিরের বিন মবিয়ার এখানে আরেকটা মোতাবায়াত হচ্ছে এখানে সুবার মোতাবায়াত এখানে পেশ করেছে বুখারি মহল্লা দেখেন সে বুখারির হাদিস নাম্বার তিন হাজার নয়শো উনপঞ্চাশে বর্ণনা এসেছে এর আর একটা মোতাবাত এসেছে সোনান তিরমিজি ষোলোশো ছিয়াত্তর নম্বর হাদিসে আলহামদুলিল্লাহ আপনাদেরকে মাত্র আমি এখানে তিনটে দলিল আপনার কাছে পেশ করলাম অনেক আলোচনা করা যেতে পারে যে ইমাম বুখারি যতটা আন জহরিন আন আবি সাহাক থেকে আদেশ এসেছে প্রত্যেকটার মোতাবায়াত ইমাম বুখারি রহমল্লা মানে নিজে এনেছেন অথবা অন্য কোনো জায়গাতে অন্য কোনো গ্রন্থে এর মোতাবায়াত প্রমাণিত আছে তাই ইমাম বুখারির সেই বুখারি তাজ জহিরা নাবি সাক দিয়ে একদম পন্ডিতি দেখাচ্ছেন আবার আমাকে বলছেন মানে জাদু দেখাচ্ছি আরে জাদু তো আপনারা দেখাচ্ছেন জাদু হচ্ছে ধোকাবাজি আপনারা ধোকাবাজি করছেন ইমাম বুখারির ওসুল না জেনে সেই বুখারির ওসুল না জেনে আপনারা দলিল নিয়েছেন সেই বুখারি থেকে যখন আমরা তাদ্দিসের কথা বলি তখন সেই বুখারিতে খুঁজতে লাগেন যে উমুদ আলী সাবির সেই বুখারিতে আছে না নাই মানে এগুলো যে এতটাই অজ্ঞতা অথবা এগুলো জানা বোঝার পরেও যে ওসুলকে অস্বীকার করা শুধু রাবিকে দেখে হুকুম বসিয়ে দেওয়া জি এটা ইলম নয় আগে রাবিকে দেখে হুকুম নয় আগে ওসুল দেখেন মহাদ্দেশগণ কি ওসুল নিয়ে এসেছে কারণ এক একজন এক একজন এক এক রকম ওসুল আছে ইবনুল্লাহিয়া রহিমাহুল্লাহ তারপরে একটা ওসুল আছে তারও ইতালাতের পরে যদি হাদিস বর্ণনা করে বিশেষ করে পাঁচজন আবদুল্লাহ যদি হাদিস বর্ণনা করে যেন আব্দুল ইবনে মুবারক আব্দুল ইবনে ওহাব এরকম যদি পাঁচজন রাবি আছে তারা যদি হাদিস বর্ণনা করে তবে সহি কিন্তু এবার দিয়ে যে হাদিস বর্ণনা করুক না যাই ইমাম জাহাবির রহমাল শিয়ার তিনি কথা নকল করেছে তাই বিশেষ করে কোন হাদিসের হুকুম দেওয়ার আগে শুধু আসমা রিজালে তার যারা তাদের দেখে হুকুম বসিয়ে দেওয়া এটা একটা অজ্ঞতা কেননা কিছু কিছু রাবির তাদের যারা মুবান যারা মুখসারের কিছু বিষয় আছে সেগুলোকে আগে না বুঝে কেননা অনেক রাবিদের খাস কিছু অসুল আছে খাস ওসুলের ভিত্তিতে সহি হয় খাস ওসুলের ভিত্তিতে জৈফ হয় যেমনটা আপনাকে একটু আগে দেখালাম জহির বিন মবিয়া আন আবি সাহাক থেকে বুখারি মুসলিমের যত হাদিস এসেছে প্রত্যেকটার মোতাবায়াত আলহামদুলিল্লাহ আছে আর বুখারি মুসলিমে আন জহির আন আবি সাহাক থেকে আটত্রিশ খানা হাদিস এসেছে আপনারা তো দশ পাঁচখানা দিয়েছেন আমরা আটত্রিশ খানার কথা বলছি আলহামদুলিল্লাহ কেন এর মোতাবায়াত আমাদের কাছে সবগুলো আছে কোন বুখারিতে জহির বিন মবিয়ার হাদিস আছে কিন্তু তার মোতাবায়াত কোন গ্রন্থে প্রমাণিত নাই আমাদেরকে একটা দলিল পেশ করেন আমরা মোতাবায়াত আপনাদের সামনে হাজির করছি কিন্তু আপনারা মুসান্নাফ ইবনা আবি সাহেবাই যে বর্ণনা টাকাদের ফিতরা আন জহিরান আবিসাক ওর মতো পেশ করেন কেমন পর্যন্ত সময় দিলাম আপনাদেরকে পেশ করেন তো দেখি কোথায় আছে কোন গ্রন্থে আছে ওই হাদিসের মুতরাত কোথায় আবিসাক থেকে মানে জহির বাদ দিয়ে ওখানে কি সুফিয়ান আছে কোন জায়গায় সুবা আছে অথবা ইসরায়েলি বর্ণনা করেছে মোতায়াত পেশ করেন কোশ্চিন কল আপনারা মোতায়াত পেশ করতে পারবেন না ওসুলে হাদিস না বুঝে আপনারা মানে ফুটুর ফুটুর করে জাদু দেখালো ভাই ভাবছেন যে আরবি খুব ভালো জানলে বড় পন্ডিত হয়ে যাবেন বা সৌদি আরবে যারা কামলা খাটে তারা অনেক ভালো আরবি জানে সৌদরে ইহুদি খ্রিস্টান আছে তারাও আরবি জানে বা আরবি জানলেই আপনি আরবি বিশেষজ্ঞ হয়ে গেলেন উলমুল হাদিস জানবেন তাফসির জানবেন সব জানবেন এমনটি নয় বরং খাসভাবে এর বিষয়ে পড়াশোনা করেন ভাই উসুল হাদিস আগে যদি আপনি নাই জানেন আপনি মানে বুঝবেন কিভাবে আর বুখারি মুসলিম শ্বাস করে আন জহিরিন আন আবি সাহাক মানে পড়লে হয়ে গেল আশ্চর্য আপনাদের নীতিমালা দেখে আমরা মানে আশ্চর্য হয়ে যাই আর ওই মুকাল্লিদের আবার ভিডিও থেকে আবার আরো দেখলাম যে কয়েকজন ভিডিও তৈরি করেছে মানে একজন অন্ধ মুকাল্লিদ ও তাকলিদ আবার আরেকজন মুকাল্লিদ করছে আশ্চর্য হয়ে যায় তো প্রথম কথা হচ্ছে এটা আমাদের আলোচনার শেষ পর্যায়ে হচ্ছে এটাই যে প্রথম যে আবিসাক সাহাবেই তার কি ইকতলাত ঘটেছিল যে ঘটেছিল আমরা দশটা দল পেশ করেছি দুই জহির বিন মবিয়া কখন শুনেছে ইকতালাতের আগে না পরে জি ইকতালাতের পরে শুনেছে তিন আল্লামা নাসরুদ্দিন আলম রহমুল্লাহ তিনি কে বিষয়ে জানতেন অবগত ছিলেন জি জানতেন চার ইমাম জাহাবির রহমাহুল্লাহ তিনি যে ইকতালাতকে অস্বীকার করেছে এটাকে গ্রহণযোগ্য আমরা দেখেছি ওসুলের ভিত্তিতে জামহুর মহদ্দিসগণ ইমাম জাহাবের বিপরীত কথা বলেছে তাই ইমাম জাহাবির রহমুল্লাহ কথা এমনি মাদুদ হয়ে যাবে জামহুরের কথাটা প্রাধান্য পাবে এরপরে মুতাকাদ্দিমের কথা আগে প্রাধান্য পাবে মুতাক্ষিনের তুলনায় আমরা দেখিয়েছি তারপরে সর্বোচ্চ ইমাম জাহাবি থেকে কল প্রমাণিত হলে ইমাম জাহাবির মোল্লার কথাটা সাজ বলে বিবেচিত হবে গ্রহণযোগ্য নয় জামুদের মোকাবেলায় কথা গ্রহণযোগ্য নয় রদ্দুল মুহতারের বাহান্ন পৃষ্ঠা প্রথম খণ্ডে কথা লিখেছে তারা উসুল দিয়েছে যে জামহুরদের রাজ্যে যারা করে তো যারাই প্রাধান্য পাবে একজনের তাদের প্রাধান্য পাবে না আশ্চর্য এই ওসুল জানার পরে ওসুমকে হজম করে ফেলছেন আবার আমাদেরকে হচ্ছে জাদুকর তারপরে আমরা পেশ করেছি যে সৈয়দ বুখারি মুসলিমের যেসব ইমাম জাহির বিন মবিয়া থেকে আবিসাক সাবির যে বর্ণনা এসেছে প্রত্যেকটার মোতাবায়াত আলহামদুলিল্লাহ প্রমাণ আছে আমরা মাত্র তিনটে দলিল দিলাম এবং যদি আমরা প্রত্যেকটা আপনার পেশ করবেন প্রত্যেকটা আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো তার মোতাবায়াত কিন্তু আপনারা যে খাস দলিল পেশ করেছেন তার মোতাবাত পেশ করেন তার মোতাবাত পেশ করেন আর বুখারি মুসলিমের যে বর্ণনা বুখারির রাবি হলেই যে সে সহি হয়ে গেল যেই কিতাবে হাদিস বর্ণনা করুক না কেন ইয়সুল কোথায় পেয়েছেন কোন মহাদেশে ইয়সুল দিয়েছে যে বুখারিতে যে সনদ আছে বা বুখারিতে যে রাবি আছে অন্য কিতাবেও যদি সেই রাবি আসে তার হুকুম একই হয় এটা অজ্ঞতা এটা ইলমের সঙ্গে মানে এটা খেয়ানত করা কেননা বুখারিতে যদি থাকে আপনার মানবেন এবং বুখারি সেই বুখারি দু হাজার সাতশো নম্বর হাদিস সাত হাজার পঁচাশি নম্বর হাদিসে মোহাম্মদ বিন ইসমাইলকে মোতাবাত হিসাবে নিয়ে এসেছে মোহাম্মদ বিন ইসমাইলকে আপনারা বলছেন মুনকারুল হাদিস মেনেছেন সিমাক বিন হার্বকে মুসনাদ আহমেদের যে বর্ণনা বুকের উপরে হাত বাঁধা সিমাক বিন হার্বকে আপনারা বলছেন যে জাইফ রাবি জৈব রাবি বলে ফতোয়া দিয়ে বইয়ের পত্র লিখে ফেলেছেন আপনাদের উস্তাদা লিখে ফেলেছে সিমাক হাবকে অজয় সিমাক বিন হাবসে মুসলিমে তিতাল্লিশ খান হাদিস আছে ইনশাল্লাহ জবাব আসবে ইনশাল্লাহ সোয়েমেন বিন মুসাকে আপনারা বলছেন জৈব রাবি অথচ তার মুসলিমে হাদিস পাওয়া যায় আপনাকে একাধিক রাবি দেবো আর সবচেয়ে এটাকে আপনি হজম করবেন কিভাবে বিন হাম্মাদ সৈয়দ বুখারির রাবি আর ইয়াহিবনু মাইন রহিমাহুল্লার উস্তাদ ছিলেন তো নয়ম এই নয়ম বিন হাম্মাদ থেকে ইমাম বুখারি রহিমুল্লাহ তার তারিখ জফাতে রাবি নাম্বার তিনশো অষ্টআশিতে তিনি বলছেন যে সুফিয়ান সাউরি ইমাম আবহানী করে বললাম মৃত্যুর সংবাদ পেয়ে আলহামদুলিল্লাহ পড়েছিল এবং ইমাম আবু হানিফা প্রসঙ্গে সুফিয়ান সাহেব থেকে একল পাওয়া যাচ্ছে যে তিনি বলেছিলেন যে ইমাম আবু হানিফা তিনি নাকি মানে উম্মতের জন্য খুব বড় একজন ক্ষতিকর একজন ব্যক্তি ছিল অশুভ ব্যক্তি ছিল যদি আমি এই কথার সঙ্গে মানে আমরা একমত না তারপরে সৈয় বুখারির রবি বর্ণনা করেছেন নয়মিন হাম্মাদ তখন তো নয়মিন হাম্মাদের বিরুদ্ধে বই লিখে মানে বই পত্র লিখে ফেলেছেন বড় বড় প্রবন্ধ লিখে ফেলেছেন মাকালাত লিখে ফেলেছেন ইমাম দুলাবির কথা নকল করেছেন সনদবিহীন কথা নকল করে ফেলেছে মানে ইমাম দুলাবির কথা নকল করেছেন যে উনাকে হাদিস জালকারি বলেছে রাবি ইয়াবনু মাহিনের উস্তাদ তাই রাবিদেরকে নিয়ে খেলোবার করে লাভ নেই ওসুলে হাদিস নিয়ে খেলোবার করে লাভ নেই আলহামদুলিল্লাহ আপনি ভাবছেন যে আপনি একাই পণ্ডিত হয়ে গেছেন আপনার পরে পণ্ডিত কেউ নেই আপনি দলিল পেশ করেন ইলমের ইকতলাফ হচ্ছে ইলম দিয়ে খণ্ডন করতে হবে গালি গালাজ কে গাধা কে গরু কে মাদসে পড়েছে কে পড়েনি কে কত বড় পড়েছে কে স্টাডি করেছে এগুলো দেখার দরকার নেই ইলমি ইকতলাপ ইলমি ইকতলাপ চলছে ইলম দিয়ে খণ্ডন করেন এখানে ওসুল নিয়ে কারচাপি করা চলবে না সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারাদের কাছে খুব সহজে আমি মনে করি বোঝাতে পেরেছি যে জয়ের বিন মবের হাদিস বুখারি মুসলিমে আছে এটা আমরা আগের ভিডিওতে বলেছি আমরা মানে অজ্ঞ ছিলাম না গাফেল ছিলাম না আগে বলে দিয়েছি নতুন করে অভিযোগ করা মানে তাদের একটা মূর্খতা আর জয়ের বিন মবিয়া থেকে আবি হাদিস বুখারি মুসলিম যত জায়গায় এসেছে সবগুলো মোতাবায়াত আলহামদুলিল্লাহ আছে তাদের দলিলে কোনো মোতাবায়াত নাই আর ওসুলে হাদিসের এরা মিসকিন এই জন্য তারা এই কথাগুলো বলতে পারে তাদের এরকম দাবি যে বুখারি মুসলিম থেকে দলিল নিয়ে সে ভাবছে যে খণ্ডন করে দিয়েছি বুখারি মুসলিম আছে আমরা অজ্ঞ আমরা জানি না হাদিস করার আপনাদের আগে বক্তৃতা দেওয়ার আগে আমরা এক বছর আগে এর তাহকিক পেশ করে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা ভাইরাল করেছি এর আগে আমার আলোচনা সঙ্গে আছে তা আমরা যে এ বিষয়ে অজ্ঞ ছিলাম এমনটা না ওরা ভাবছে যে না ধরে ফেলেছি জি ভাই ধরেননি বরং আপনাদেরকে ধরেছি দেখে নেন যে জাদু কারা করেছে জাদু আপনারা করেছেন ইমাম বুখারি রহমাল্লার নাম দিয়ে আপনার জাদু দেখাচ্ছেন ধোকাবাজি করছেন আর বুখারির রাবি হলেই সে সহি হয়ে যাবে তো বুখারি থেকে আমরা দিলাম যে নয়মিন হাম্মাদের কথা খণ্ডন করেন নয়মিন হাম্মাদ সে বুখারিতে একাধিক এসেছে সে মুসলিম একাধিক এসেছে সেবনু খুজামাতে একাধিক এসেছে তিনি কথা বলেছেন যে ইমাম আবন রহমাল্লাহ মৃত্যু সংবাদ শুনে সুপিয়ান সাউরি রহমাল্লাহ তিনি আলহামদুলিল্লাহ পড়েছিলেন আমি এখানে ইমাম আবন প্রতি জানা করছি না শুধু টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম যে বুখারির রাবি হলেই যে আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়ে যায় তো নয়মিন হাম্মাদের কথা গ্রহণ করে নেন হ্যাঁ ইমাম দোলাবির কথা দিয়ে আপনারা আমার ভিডিও খণ্ডন করতে পারেন ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ আবার অ্যান্টিভেনাম টিট ফর ট্যাট জবাব আপনারা পাবেন কারণ আপনারা যেমন ব্যবহার করবেন আমরা তেমনই জবাব দেব আপনারা ভাবছেন যে ওই দলিল পেশ করবেন আমার সে দলিল জানা নেই যে আপনি যতটা দলিল আপনি যেগুলো খণ্ডন করবেন আলহামদুলিল্লাহ সেই খণ্ডনের খণ্ডন আলহামদুলিল্লাহ আমাদের কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ আছে তো এই কথা বলছি যে নয়ম বিন আহম্মদের কে তাহলে আপনারা গ্রহণ করেন বুখারের রাবি ইমাম আবনুপতি যারা করা আছে কঠিন কঠিন আরো অসংখ্য দলিল দিতে পারি মোহাম্মদ বিন ইসমাইল কিমাম বুখারি সে বুখারিতে মোতাবায়াত এসেছে তো তার মানে বুখারি রাবি আপনার দলিল গ্রহণ করেন সিমাক বিন হাব সে মুসলিমের হাদিস সুলাইমিন বিন মুসা সই মুসলিমের রাবি তারপরে তার পথে আপনার কলম লিখেছেন মুনকারুল হাদিস ছিল কাজাব ছিল মিথ্যুক ছিল ধোকাবাদ ছিল বইয়ের পৃষ্ঠার পর পৃষ্ঠা রচনা করেছেন আপনাদের যে রাবিকে নিয়ে যদি খেয়ানত দেখাতে শুরু করি যে কত রাবিকে আপনারা এভাবে খেয়ানত করেছেন অসংখ্য দেখাবো ইনশাল্লাহ বারো তাকবির ঈদের নামাজ নিয়ে যখন আলোচনা করব ইবনু লাহিয়া প্রসঙ্গে আলোচনা করব দেখবেন যে ইবনু লাহিয়াকে নিয়ে আপনারা কি দিয়ে কিরকম আপনাদের আকেদা পোষণ করেন এবং ইবনু লাহিয়াকে কখন সহি হাদিস কখন হজাবরাল্লাহ কত কি করেছেন ইনশাল্লাহ দেখাবো যখন ইলিম ইকতলাফ শুরু হয়েছে ইনশাল্লাহ চলবে দেখা যাক কে কতক্ষণ পারে কেন এর আগে ওই লাভবেক বিডির আমি জবাব দিয়েছিলাম একটা ইমাম আবু এবার প্রতি যারা তাদের উপরে আলোচনা করতে করতে উনি প্রথমে একটা ভিডিও বানালেন মানে আমি প্রথমে একটা ভিডিও একটা আলোচনা প্রসঙ্গে আলোচনা করেছিলাম তার খণ্ডনে একটা ভিডিও বানিয়েছিল তারপর পাল্টা আমি একটা খণ্ডনের জবাব দিয়েছি একদম তাৎক্ষণিক জবাব তারপর দেখছি উনি একটা ভিডিও বানিয়েছে তারপর আমি একটা জবাব দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার জবাবটাই শেষ তারপরে তাদের মুখ খোলার সাহস হয়নি আপনি জহির বিন মবিয়া থেকে মোতায়াত পেশ করেছি আমরা মানে জহের আন থেকে এবার আপনার মোতায়াত পেশ করেন হাদিসে দেখি কত পারেন আপনারা দেখা যাক শুধু গালিগালাজ করে লাভ নেই কে জাদুকর কে মৃত্যু কে ধোকাবাজ দেখেছি সাইফুল্লাহ বিলাল মাদানি হাফেজাহুল্লাহর নাম নিয়ে আপনারা মিথ্যা কথা বলছেন আরো অসংখ্য মিথ্যা কথা বলেছেন ইনশাল্লাহ ধারাবাহিক পর্যায়ে বাংলার হানাফি দেবন্দি বেরলবিদের একশো মিথ্যাচার ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিও করে করে দেখানো হবে দেখা যাক কে কত পারে ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকেন আর সুপ্রিয় শ্রোতা মন্ডলীকে বলছি যারা আপনারা গালিগালাজ করেন গালিগালাজ করে আমাকে থামানো সম্ভব নয় গালিগালাজ যত করবেন আমি তো মানুষ আমার রাগ তত বেশি একটু একটু হবে আল্লাহ আমাকে এই রাগ থেকে হেফাজত করুক আপনার যত গালিগালাজ করবেন আমার রাগ স্বাভাবিক একটা মানুষ হিসেবে রাগ আসবে আর আমার ভিডিও আলহামদুলিল্লাহ তত বেশি বেশি আপনাদের কাছে হ্যাঁ, পেশ করবো তাই গালি নয় ইলিমি ইকতলাপ ইলিমি সমাধান করেন ইনশাল্লাহ একটার পর একটা ভিডিও আসতে থাকবে একশো এপিসোড ইনশাল্লাহ দেবন্দের বেরুলবি প্রসঙ্গে ধারাবাহিক পর্যন্ত জ্বলন্ত টাটকা মিথ্যাচার করেছে একদমই হ্যাঁ কে না করেছে না কে হ্যাঁ করেছে এটাকে আমরা এগারোটা ভিডিও অলরেডি দেখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ওগুলোর জবাব ইনশাল্লাহ আসবে না তাতে মিথ্যাচার দেখতে থাকেন আপনারা মহান সত্তা সঙ্গে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবান তালা এইসব অজ্ঞ মূর্খ যেসব ব্যক্তিরা আছে আল্লাহ সুমতালা এই অজ্ঞতা মূর্খতার পাত থেকে এইসব ব্যক্তিকে তুমি হেদায়ত দান করো আল্লাহ মামিন এবং ইলমা নাফিয়া উপকারী জ্ঞান আল্লাহ সুমতালা আমাদের সকলকে তুমি দান করো আল্লাহ মামিন এ দোয়া এ দাওয়া রেখে আজকে মতো আমরা আলোচনা শেষ করলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ